ধূসর সন্ধ্যায় বাইরে আসি বাতাসে ফুলের গন্ধ বাতাসে ফুলের গন্ধ আর কিসের হাহাকার ধূসর সন্ধ্যায় বাইরে আসি নির্জন প্রান্তরের সুকঠিন নিঃসঙ্গতায় বাতাসে ফুলের গন্ধ আর কিসের হাহাকার ঘনায়মান অন্ধকারে করুণ আর্তনাদে আমাকে সহসা অতিক্রম করল দীর্ঘ দ্রুত যান বিদ্যুতের মতো কঠিন আর ভারী চাকা আর মুখর অন্ধকারের মতো সুন্দর অন্ধকারের মতো ভারী অবাক হয়ে দেখি দেখি আর শুনি গন্ধ স্নিগ্ধ হাওয়ায় কিসের হাহাকার অন্ধকার ধূসর সাপের মতো মসৃণ দীর্ঘ লৌহরেখার সাহসাসী হরণ আর অস্ফুট শীর্ণ বহুদূর কিসের আর্তনাদ কঠোর কঠিন বাতাসে ফুলের গন্ধ আর কিসের হাহাকার